ভেঙে গেল আজ স্বপ্ন আমার চারিদিকে নিরাশার অন্ধকার কি নিয়ে বাঁচব আমি ভেঙে গেল আজ স্বপ্ন আমার চারিদিকে নিরাশার অন্ধকার ভাবিনি তুমি আজ এইভাবে মনটাকে ভেঙে দিয়ে চলে যাবে আমাদের স্বপ্নের পৃথিবীটা এইভাবে মরুভূমি হয়ে যাবে ও আজ শুধু বারে বারে সেই কথা কিছু ভালো লাগে না যে ভালোবাসা করে হাহাকার ভালোবাসা করে হাহাকার ভেঙে গেল আজ স্বপ্ন আমার চারিদিকে নিরাশার অন্ধকার mi একা হ্যাঁ, মন আজ ভাবে ভাঙালে স্বপ্ন যে জুড়ে যাবে আধারে বুক চিরে আসার আলো এ মনের আকাশেতে দেখা দেবে ও জানি সব বৃথা আশা তবু আজ ভালোবাসা পথ চেয়ে থাকে যে তোমার ভালোবাসা করে ভালোবাসা হাহাকার ভেঙে গেল আজ স্বপ্ন আমার চারিদিকে নিরাশা অন্য অন্ধকার নিয়ে বাঁচব আমি